কর করায়া পড়তাছে হে বাবা আমায় বুকে আয় বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি আমারে পাগল বানাইছে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বুকের ভিতর আছে একটা পানি তোলার চাপ কল সেখানে বাবাই চাহাব দিতাছে বুকের ভিতর আছে একটা পানি তোলার চাপ কল সেখানে বাবাই চাহাব দিতাছে পানি ঘর গড়াইয়া বলতাছে হে বাবাই আমায় ডাকতাছে হে পানি গর গড়াইয়া আছে আহিরে দেহের ভেতর আছে একটা পানি তোলার চাপ কহ সেখানে বাবাই চাহাব দিতাছে দেহের ভেতর আছে একটা পানি তোলার চাপ কহ সেখানে বাবাই জাহাব দিতাছে পানি গর গড়াইয়া পড়তেছে বাবাই আমায় ডাকতেছে পানি গর গড়াইয়া পড়তেছে বাবাই আমায় ডাকতেছে হাইরে মালান আমার বুকে বুকের ভেতর আছে প্রাণ আর মেশিন গান আর নারী গান পাগল বানাইছে সকাল বেলায় লো সম্বন্ধ দুপুর বেলায় বিয়ে লগ্ন দুপুর বেলায় দিয়ে তোর বাপের যখন হয়